ওটা দেখে গা শিউরে উঠতেছে ভাই একদম গায়ে মানে লোম দাঁড়ায় গেছে আমার অলরেডি রাতের বেলা একা একা দেখতেছি এত বড় এত বড় কিভাবে ও ও ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই পুরো চেয়ার খাই পড়ছে ভয় লাগতেছে হাত পা কাঁপতেছে এটা কি হইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি it's you boy K G P back with another video and আজকে আমরা একটু মানে ঘরে বসেই মহাকাশটা একটু ঘুরে আসতে চাই আমরা দেখতে চাই আসলে আমাদের গ্যালাক্সিতে বিভিন্ন ধরনের প্ল্যানেটস আছে বাট এটার কোনটা কীরকম এবং এটা কোনটার কী সাইজ ভিডিওটা আমাদের একজন ভিউয়ার সাজেস্ট করছেন সো দেরি না করে ভিডিওতে জাম্প করতেছি একদম নতুন হয়ে থাকলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না আমরা শুরু করে দিই okay five four three two one বিসমুল্লাহ রহমান রাহিম ওকে প্রথমেই যে গ্রহটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সিরাস একটা মিষ্টির মতো লাগতেছে ভাই অনেস্টলি ছোটো একটা মিষ্টি কিন্তু হ্যাঁ একটু ময়লা হয়ে গেছে বাট ঠিক আছে আমাদের চাঁদ দ্য মুন সবাই চেনেন মানে আপনার চাঁদ না আপনি যাকে চাঁদ মনে করেন সে না এটা হচ্ছে আমাদের পৃথিবীর চাঁদ ওকে তিন হাজার পাঁচশো কিলোমিটার সো ব্যাপার না একটু বড় সাইজের ময়লা মিষ্টি মনে হচ্ছে বাট স্টিল সামনে আগাচ্ছি আমরা ক্যালিস্টো চার হাজার আটশো কিলোমিটার স্টিল সম্ভবত এটা একটু ময়লা লাগছে একটু বেশি ময়লা লাগছে একটু পরিষ্কার করতে হবে গাইজ আমাদের মনে হয় দুই একটা হারপিক লাগবে এগুলো একটু ক্লিন করে নিতে আমরা সামনে মুভ করতেছি মার্কারি অলমোস্ট সেম সাইজের একশো কিলোমিটার বেশি বাট ইয়া মিষ্টি আর কি এখন পর্যন্ত কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখছি না ওকে মার্স মানে আমাদের পরিচিত মঙ্গল গ্রহ অনেকেই চেনেন অনেকে শুনেছেন এ ব্যাপারে মঙ্গল গ্রহে অনেক ধরনের হোটেল বানানোর পরিকল্পনা হচ্ছে যাই জানি না কারা বানাচ্ছে সেখানে গিয়ে থেকে নাকি খুব এনজয়ও করা যাবে মানে আপনি হলিডে স্পেন্ড করতে পারবেন আপনার ফ্যামিলির সাথে সেখানে গেলে এটা কবে হবে আমি জানি না বাট খুব সুন হয়তো হবে ছয় হাজার আটশোশো কিলোমিটারের এই গ্রহটা দেখে আমরা খুবই নর্মাল ফিল করছি কোনো এক্সট্রা ফিলিং আমাদের আসছে না এই মুহূর্তে স্পেশাল কোনো ফিলিং দেখি সামনে কী আছে ভেনাস একটু বড় মানে গ্রহটা বারো হাজার kilometre size comparison video so size matter করে কিনা সেটাই আমরা দেখব এটা আমাদের ভাইরা এবং বোনরা আপনারা কমেন্টে জানাবেন আপনার কোন গ্রহটা হচ্ছে ফেভারেট লাগছে ভেনাস থেকে এক হাজার কিলোমিটার বড় তেরো হাজার কিলোমিটার এটা তো আমার কোনো বিষয় না আশা করতেছি আর থেকে একটু বেশ বড় নাম হচ্ছে কেপলার টোয়েন্টি টু বি তিরিশ হাজার kilometre Neptune Neptune restaurant Neptune laundry Neptune সাবান এই ধরনের অনেক কিছু শুনেছিলাম আজকে গ্রহটাও দেখে ফেললাম পঞ্চাশ হাজার কিলোমিটার সাইজ এখন পর্যন্ত মোটামুটি বড়ই আছে দেখা যাক এরপরে ইউরেনাস আছে দেখা যাক ইউরেনাস কত বড় হয় ইউরেনাস হচ্ছে একান্ন একান্ন হাজার কিলোমিটার ওকে ওকে শনি সম্বন্ধে জানি শনি গ্রহ স্যাটার্ন চারপাশে একটা বলয় দেখা যাচ্ছে এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার হ্যাঁ জুপিটারের নাম শুনে জুপিটার গাইডের কথা মনে পড়ছে ছোটোবেলায় পড়েছিলাম ছোটোবেলা বলতে বেশি ছোটো না ক্লাস এইট সিক্স সেভেন এরকম একটা সময় মনে পড়ছিলাম আজ থেকে দশ বারো বছর আগে হবে but still it looks good জুপিটারকেও দেখা যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার অনেকের ফেভারিট হতে পারে দেখা যাক এরপরটা সূর্যের মতো লাগছে দেখা যাক what is that Proxima Centauri Centauri okay বিশ আচ্ছা, দুই লক্ষ কিলোমিটার দ্য সান ওকে চোদ্দ লক্ষ কিলোমিটার ওকে সূর্যের চেয়ে বড় সিরিয়াস সিরিয়াস এ ওকে প্ল্যানেটটা খুব সিরিয়াস মনে হচ্ছে এটা হচ্ছে পঁচিশ লক্ষ কিলোমিটার বাট এরপরে ওর সাইজেরই আরেকটা মনে হয় বা একটু বড় দেখা যাচ্ছে কে এটা ক্যারা ওইটা আটত্রিশ লক্ষ কিলোমিটার ভেগা আমার মনে হয় আমরা ভিডিওর মোটামুটি বুঝে গেছি আর কি আছে আর্কটিউরাস আর্কটিউরাস লুকস অ্যামেজিং সূর্যের থেকেও বেশ বড় বেশ কালারফুল ওকে রিগেল রিগেল অনেক জায়গায় আমি দেখেছি বাংলাদেশে এই মানে ফার্নিচার আকারে কিন্তু এটা হচ্ছে আর আই জি এল ওই রিগেল না নয় কোটি সত্তর লক্ষ কিলোমিটার ম্যাড বিন রং আগেরটা ছিল তিন কোটি ষাট লক্ষ কিলোমিটার নাকি একক দশক শতক সহস্র যুত লক্ষ নিযুত মানে সত্তর লক্ষ নয় কোটি সত্তর লক্ষ গাইজ আই ওয়াজ রং এটা নয় কোটি সত্তর লক্ষ kilometre it's huge it's huge it's huge ও ও ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই পুরো চেয়ার খাই পড়ছে ভয় লাগতেছে হাত পা কাঁপতেছে এটা কি হলো বিট বিটেল জিউস বানান বলিতে পারে আমার ভাই মুখ দিয়ে কিন্তু মানে সাইজে এটা ভাই সবার বড় মনে হচ্ছে এটা কত একত্রিশ শত সহস্রযুত লক্ষ নিযুত কোটি একশো তিরিশ কোটি কিলোমিটার ওকে তারই একজন বড় ভাই আছেন এখানে ভি ওয়াই ক্যানিস মেজরিস দুই হাজার কোটি দুই হাজার কোটি না দুইশো কোটি হ্যাঁ দুইশো কোটি কিলোমিটার ভাই এত বড় আল্লাহ ভয় লাগতেছে ভাই আমার জ্বর জ্বর লাগতেছে ওনাদেরই আরেক বড় ভাই দুলাভাই মনে হয় আপনার মানে সাইজ হচ্ছে একক দশক শত সহস্রযুত লক্ষ নিযুত কোটি দুইশো চল্লিশ কোটি কিলোমিটার ইউওয়াই স্কিউটি ইউওয়াই স্কিউটি আমার মানে আমার ফেভারিট ভাই এটা সবচেয়ে বড় আমি এটা সবচেয়ে বড় ও ভাই ও রে ভাই এটা এর থেকেও বড় কী আবার ও আচ্ছা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা যাই না কিন্তু এটা হচ্ছে কালো ব্ল্যাক অনেকে কাল্লু বলতে পারেন এটার নাম কাল্লু না এটার নাম হচ্ছে এন জি সি বারোশো সাতাত্তর ষাট হাজার কোটি না না ছয় হাজার কোটি কিলোমিটার ছয় হাজার কোটি কিলোমিটারের এন জি সি বারোশো সাতাত্তর সিতে কাল্লু না সিতে প্রবল কিছু একটা আছে জি দিয়ে গ্লোবাল কিছু একটা এনে নিগে নট নিগে কিছু একটা হবে এনজিসি আমি প্রপার মিনিং জানি না বাট এনজিসি বারোশো সাতাত্তর বিট দ্যাট হোমি এটা মানে আবিষ্কার হয়েছে আমার ভয় লাগতেছে আমার জ্বর আসতেছে এর থেকেও বড় মনে কিছু একটা আছে ভিডিও এখনও শেষ হয়নি আমার মনে হচ্ছে অনেক কিছু এখন আছে ও ভাই TON six one eight TON six one eight রাতের বেলা একা একা দেখতেছি এত বড় এত বড় কিভাবে চারশো চার হাজার চল্লিশ হাজার কিলোমিটার ভাই চল্লিশ হাজার কিলোমিটার ও ওরে ভাই ওরে ক্যাটস আই নেবিউলা এটার সাইজ হচ্ছে একক দশক শতক সহস্র লক্ষ নিযুত কোটি কোটি আর এদিকে কথা আছে একক শতক সহস্র লক্ষ নিযুত কোটি আড়াইশো কোটি কোটি কিলোমিটার আমি জানি না ভাই এটা ভুলে যেতে পারে আমার আড়াইশো কোটি কোটি কিলোমিটার আড়াইশো কোটি কোটি কোটি কোটি লিখে কমেন্ট হয়ে যাবে গাইস নেবিউলা ভাইয়ের জন্য কোটি কোটি লিখে কমেন্ট হয়ে যাবে এর থেকেও বড় okay Helix Nebula three light years light ইয়ার্সের হচ্ছে three into ten to power eight metre per second মানে বা three into ten to power eight metre সেটাকে হয়তো লাইট ইয়ার্স বলা হচ্ছে সেটা তিন লাইট ইয়ার্স পরিমাণ বড় মানে বড় বড় বড় এত বড় মানে রাতে দেখতে ভয় করতেছে ভাই জ্বর আসতেছে আমার ওরিয়ন নেবিউলা চব্বিশ light years Orion nebula Omega সেন সেন্টাউরি অনেক আগে একটা সেন্টাউরি দেখছিলাম এটা হচ্ছে তাদের অনেক বড় আঙ্কেল দাদা বা পরদাদা ভাই অনেক বড় কেউ হবে মানে এত বড় দেড়শো লাইট ইয়ার্স এই বাপরে আমরা কি ভাই আমরা এইটুকু সাত হাজার light year small Magellanic Magellanic cloud small Magellanic cloud Magellanic cloud আমি জানি না ভাই আমি মুখ দিয়ে কী শব্দ বেরোচ্ছে বাট এগুলো মানে এগুলো অস্তিত্ব মানে দেখা গা শিউরে উঠতেছে এগুলো দেখা গা শিউরে উঠতেছে ভাই একদম গায়ে মানে লোম দাঁড়ায় গেছে আমার অলরেডি এত বড় এগুলা সাত হাজার লাইট ইয়ার্স আপনি কল্পনা করতে পারতেছেন আমি আপনি কল্পনা করতে পারতেছি আল্লাহ কোন জায়গায় যেন একবার পড়ছিলাম দ্য মিল্কি ওয়ে তো ওই মিল্কি ওয়ে এক লক্ষ লাইট ইয়ার্স এক লক্ষ into three into twenty to power eight পরিমাণ ওকে মানে it's not a joke it is not a joke এটা অস্তিত্ব আছে এগুলো বিভিন্ন রকম রিসার্চ গবেষণার পর খুঁজে বের করা হয়েছে এত বড় বড় জিনিস দিস এক্সিস্ট সুবাহ আল্লাহ আবার IC one one zero one এটা হচ্ছে ষাট লক্ষ লাইট ইয়ার্স পরিমাণ বড় এই মুহূর্তে পৃথিবী টিথিবী সূর্য যা যা আমরা দেখতেছি এগুলো সব হারায় গেছে আমি স্বাভাবিক থাকতে পারতেছি না একটু মানে দম নিতে হবে এই ভিডিও দেখার পর আসলেই অনেকেই অবাক হয়ে যেতেছে আমার মতো আই হোপ এরও বড় কেউ একজন আছে হচ্ছে বুটস বুটস ভয়েড দেখ মানে সব চুষে নিয়ে যাবে এরকম মনে হচ্ছে সব খেয়ে ফেলবে একাই ও এক দশক শত সহস্রজুত লক্ষ নিযুত কোটি আড়াইশো পঁচিশ কোটি লাইট ইয়ার্স পরিমাণ বড় আল্লাহ আল্লাহ এটা কি আল্লাহ এটা কি এটা হচ্ছে আমাদের ইউনিভার্স মহাবিশ্ব একক দশক শতক সহস্রযুত লক্ষ নিযুত পনেরো হাজার কোটি লাইট ইয়ার্স পরিমাণ বড় ইউনিভার্স আমি জাস্ট গাইজ আপনাদেরকে এইটুকুই বলবো আপনারা জাস্ট যে কয়টা গ্রহ বা আবিষ্কৃত মানে মহাবিশ্বের কাছাকাছি আয়তনের জিনিসপত্রগুলো দেখলেন বাট জাস্ট থিঙ্ক আল্লাহ তালা এগুলো সব কিছু সৃষ্টি করছেন আমরা স্লো ওয়ান বাই ওয়ান হয়তো মানে এরপরে আরও অনেক কিছু আবিষ্কার হবে বা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের থেকে অনেক বড় অনেক বিশাল কিছু অস্তিত্ব আছে আমি যতটুকু জানি জিব্রাইল আলাইসাল্লাম এর যে মানে পাখা ছিল সেটার আয়তন দেখে আপনারাও সবাই ভয় পেয়েছেন মানে কোনো যদি আপনারা দেখে থাকেন বা আপনারা যদি পড়ে থাকেন এই ইনফরমেশনটা মানে আমারও হাতটা একদম শিড়ে উঠতেছে হু আর উই আমরা কে আসলে চিন্তা করে দেখেন উই আর নো বাড়ি এক কথায় বলতে গেলে আল্লাহ সামনে আমরা কিছুই না সো যে যেখানেই <laughs> আছেন মানে এরকম মিরাক্লাস জিনিসগুলো দেখার পর আসলে খুবই অবাক লাগে পৃথিবীর মধ্যে থেকেও আমরা এগুলো দেখতে পাচ্ছি জানতে পারতেছি so thanks to that person যে এটা দিছিলেন ভিডিওটা এবং আমার মাধ্যমে যারা আপনারা আজকে দেখলেন তারা আপনাদের ফেভারেট নামটা কমেন্ট করে যাবেন সাইজ মানে দেখে আসলেই ভয় পাওয়ার মতো আল্লাহ ভালো জানেন আমাদের সকল গুণ আল্লাহ মাফ করে দিক জীবিত এবং মৃত যত ভাই ও বোনরা আমাদের আছেন সবাই সবার জন্য দোয়া করতেছি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক এত মানে এত বিশাল কিছু জিনিস দেখে আমার মনের মধ্যে ভয় ভয় আসতেছে যে কি হচ্ছে আসলে মানে আমরা দুনিয়াতে থেকেও অনেক কিছুর পাত্তা দিচ্ছি না আসলেই আল্লাহ তালাকে ভয় করতেছি না আমাদের আল্লাহ তালাকে ভয় করা উচিত একবার যদি চিন্তা করে দেখেন যে এই বিশাল বিশাল জিনিস সৃষ্টি করেছেন তার কত গুণ একবার চিন্তা করে দেখেন সো যারা মানে নাস্তিকরা অনেক সময় বলে থাকেন যে তারা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করেন না এবং আল্লাহ তালা সৃষ্টিকৃত যে গায়েবী দুনিয়া সেটার উপরও বিশ্বাস করেন আমি বলবো আপনারা সময় থাকতে বিশ্বাস করেন ক্ষমা চেয়ে নেন যা ভুল করছেন সেটা হয়তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখতে পারতেছি আসলে আমি পাজল হয়ে গেছি এত কিছু দেখে আমার নিজেরও ভয় করতেছিল আমার লোম একদম দাঁড়ায় গেছিলো আপনি যদি দেখতেন মানে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আমি সত্যি আম শকড সারপ্রাইজড সব কিছু দেখে আসলে আপনারাও এখান থেকে কিছু না কিছু শিখতে পারছেন কিছু না কিছু জানতে পারছেন এই বিশালতা দেখে আপনার মনের মধ্যেও বিশালতা আসুক আপনার মনের সাইজও আর এরকম বড়ো হোক IC one zero one one zero ওয়ানের মতো হোক আপনাদের মনের সাইজ এটাই আমি আশা করি তো thank you everyone for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়া করবেন অলরেডি অনেক ভয় ভয় লাগতেছে বাট আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারাও সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ